কি জ্বালা দিয়া গেলা রে নয়নের কাজ again. ধন্যবাদ গানটি শুরু করার আগে বলছিলে যে প্রাণের গান ফোক গান পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে পেছনের কারণ হচ্ছে বাবা ফোক সঙ্গীত করতেন আর আমার বাবা খুবই গুণী একজন মানুষ আমি গর্ব করি বাবাকে নিয়ে বাবার